ঘুমা ঘুমা কেডা কেডা এটা এ আপনি কই না আপনি পরিমণি কে আপনি ও মা গো মা আপনি পরিমণি হ্যাঁ আপনি হায় হায় কত সুন্দর হ্যাঁ মনে হচ্ছে আসমান থেকে পরিমণি আপনি কে